আসসালাম আলাইকুম দর্শক এবং শ্রোতা আমরা গত সপ্তাহে তথ্য মতে আজকে আমরা জানলাম যে সুরাজ জারির অভিযুক্ত আয়টিকে বা যে বিষয় নিয়ে তারা অভিযোগ করেছিল যে সবকিছু জোড়াজোড়ের সৃষ্টি সেটি তাদের একটি পুরো ভ্রান্ত ধারণা ছিল আমরা অনুরূপ একটি ভ্রান্ত ধারণা তারা যেটা পোষণ করে সেটি হচ্ছে সুরা ইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াত নিয়ে আমরা আজকে সেটিকে রিফিউট করার বা সেটি তাদের যুক্তিকে খণ্ডন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাদের দ্বিতীয় অভিযুক্ত আয়াতটি হলো সুরা ইয়াসিন ছত্রিশ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ আল্লাহ তালা বলছেন যে পবিত্র তিনি যিনি জমিন থেকে উৎপন্ন করেন উদ্ভিদকে তাদেরই প্রজাতিকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন অর্থাৎ মাটি হতে উৎপন্ন প্রায় সমস্ত বস্তু বা সমস্ত প্রাণীকে তিনি সৃষ্টি করেছেন জোড়া জোড়া হতে এটি তাদের অভিযোগ যে তাদের পুরনো অভিযোগ যে অনেক মাটি হতে উৎপন্ন অনেক যেমন সিজোফ্যালাম কমিউনের বিভিন্ন ফাঙ্গাস যারা মাটিতেই থাকে বা মাটি মাটির মধ্যে মাটি হতে উৎপন্ন তাদের মানে পুরুষ এবং স্ত্রী দুটি জোর হতে সৃষ্ট না আমি আবারও বলি যেখানে পুরুষ এবং স্ত্রী এই লিঙ্গের ব্যাপারটি বা এই বায়োলজিক্যাল রেফারেন্সটি তারা কোথা থেকে পায় আমি জানি না তবে আমরা দেখি যে কোরআনে এখানে এই আয়াতটিতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে কুল্লাহা কুল্লাহা কুল্লাহা এটি সর্বনাম এই কুল্লাহা এই শব্দটি যদি নাউন বা নাম শব্দ হিসেবে ব্যবহৃত হয় সেটি সেটি হয় পুরুষবাচক নাউন বা ইংলিশে বলা হয় অ্যাকিউজেটিভ ম্যাসকুলিন নাউন এবং এটি যদি প্রোনাউন হিসেবে ইউজ হয় তাহলে এটি হয় third person feminine singular positive pronoun তাই আমাদের কিন্তু এই কুল শব্দের অর্থ সাধারণত সর্বোপরি সর্বোপরি বা প্রায় সবই তাই কুল আলাজওয়াজ বা আলাজওয়াজ কুল্লাহা এই দুটি শব্দ ইন্টারচেঞ্জেবলি বা পরস্পর বিনিময় করে ব্যবহার করা যায় আমি আবারও বুঝছি না যে তারা এখানে রিপ্রোডাকশনের কথা বা প্রজনন প্রজননের কথা তারা কোথায় পাচ্ছেন লিঙ্গের কোনো কথাই নেই বরং এখানে যাদের সৃষ্টি করা হচ্ছে উদ্ভিদ হতে যা যা যেসব বস্তু সেসবের কথা বলা হচ্ছে তাই এটি এটি সম্পূর্ণ বিপরীত বা বা সমধর্মী না এমন এবং কিন্তু সমজাতীয় এমন এই ধরনের যেটিকে বলা হয় যে similar opposite any other similar opposite সমজাতীয় কিন্তু ধর্মে বিপরীত এমন দুটি বস্তু দ্বারাও জোর এই বা জবজান শব্দ শব্দটি বোঝানো যেতে পারে তবে আমরা জেনে নেব যে জাউজানের আরেকটি বৃহৎ অর্থ যাওজনের আরেকটি বৃহৎ অর্থ হলো দুটি ধরন বা ধরন শুধু ধরন জাউজান ইথনাইন অর্থাৎ হচ্ছে দু ধরন কিন্তু জাউজান শব্দের অর্থ হচ্ছে ধরন যদি আপনি ধরে নেন যে এটি দু ধরনের বা আলা মাটি হতে যা উৎপন্ন করেছেন তা সব কিছু দু ধরনের তবে একটি কখনোই ভুল হবে না কারণ আমরা জানি যে সমস্ত জীব নয় আদিকোষী বা প্রোক্যারিওটিক আর নয় প্রকৃতকোষী বা ইউক্যারিওটিক তাহলে আমরা দেখতে পারি সমস্ত জীবকে এই দুভাগে ভাগে বিভক্ত করা আছে প্রত্যেকটা কিছু প্রত্যেকটি জীব এভলিউশন বা প্যালেন্টোলজির মতে অ্যাবায়োজেনেসিস যেটাকে বলা হয় যে ইনঅর্গানিক মলিকিউল থেকে বা অজৈব যৌগ হতে পরবর্তীতে বিভিন্ন বিভিন্ন সিম্পল ব্যাকটেরিয়ার মতো বিভিন্ন জীবের সৃষ্টি বা জীবের জন্ম সেখান থেকে পরবর্তীতে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সেলে সব কিছু বিভক্ত হয় এই দুই ধরন বা এই কোর্স জোরে সব কিছু বিভক্ত হয় বর্তমানে সমস্ত এভলিউশনারি ট্রি বা বিবর্তনের যে শাখা প্রশাখা সেটি সেই মূল পানি হতে সৃষ্ট বা সেই সিম্পল ব্যাকটেরিয়া হতে সৃষ্টি এবং এটিকে দুইটি ভাগে ভাগ করা হয় ইউক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক জীব এবং প্রোক্যারিওটিক জীব আদিকোষী জীব এবং প্রকৃতিকোষী জীব তবে আমরা এবার কথা বলি যে এখানে কোথাও জীব কোথা হতে বায়োলজিক্যালি বা জৈবিকভাবে সৃষ্ট সে বিষয়ে কথা বলা হচ্ছে না তাই আমরা বলতে পারি যে এই আয়াতটিতে কোনো বায়োলজিক্যাল বা রিপ্রোডাক্টিভ রেফারেন্স করা হচ্ছে না বা কোনো প্রজনন সম্পর্কিত কোনো কথা না বরং এটি হতে পারে এটি সার্বজনীন পদার্থ বা সাবস্ট্যান্সিয়াল এটি স্টেটমেন্ট যেমন মাটি হতে যা উৎপন্ন হয় সে সেগুলো কী দ্বারা সৃষ্ট বা কী হতে সৃষ্ট সেটি নিয়ে কথা বলা হচ্ছে আমরা মানুষ বা উদ্ভিদ আমরা যদি দেখি যে এরা গ্যামাস বা পরস্পর বিপরীত ধর্মী দুটি সমগোত্রীয় গ্যামেট হতে উৎপন্ন হয় এই গ্যামেট জোর হতে তবে আমরা যদি দেখি যে মানুষ বা উদ্ভিদ বা বিভিন্ন ফাঙ্গাস বা যা কিছু অর্থাৎ ছত্রাক গোত্র বিভিন্ন জীব এরা কেউই এরা এরা কেউই যদি জীব বা জৈবিক বা বায়োলজিক্যাল কোনো গোত্র বা জোরের আন্ডারে না পড়ে আমরা দেখতে পারি যে তারা সাবস্ট্যান্সিয়ালি বা পদার্থগতভাবে তারা একটি জোরের অন্তর্ভুক্ত যেটি আমরা পূর্ববর্তী ব্যাখ্যায় বলেছি যে সমস্ত পদার্থ বা আমরা যত যৌগ বা আমাদের মধ্যে আমাদের শরীরে যত ধরনের ইনঅর্গানিক বা অর্গানিক অর্থাৎ জৈবিক বা অজ জৈব বা অজৈব যত রকম যৌ যৌগ আছে বা বিভিন্ন মৌল দ্বারা আমাদের আমাদের পুরো মানবদেহ বা যে কোনো জীবদেহ সৃষ্ট বা এই মহাবিশ্বের যে কোনো পদার্থ বা যে কোনো বস্তু সৃষ্ট প্রত্যেকটি পদার্থ প্রত্যেকটি কণার একটি বিপরীত বা প্রতিকণা আছে হ্যাঁ, যেটিকে পরস্পর বলা হয় পদার্থ বা কণাচুর বা ল অফ প্যারিটি অনুসারে সেটি পরস্পর বিপরীত ধর্মী কিন্তু সমজাতীয় বা সমভরযুক্ত তাহলে আমরা বলতে পারি যে মাটি হতে যা উৎপন্ন হয় তার প্রত্যেকে পদার্থ দ্বারা সৃষ্ট এবং যেহেতু তার পদার্থ দ্বারা সৃষ্ট তার প্রত্যেক তার প্রত্যেক জোর পদার্থ জোর হতে বা কণা জোর হতে সৃষ্ট আর যেহেতু এখানে বলা হচ্ছে যে মাতৃ হতে উৎপন্ন সব কিছুকে মানুষ কিংবা উদ্ভিদ কিংবা অজানা অনেক কিছুকেই তৈরি করা হয়েছে সেই জোর হতে সেই জোরটি এখানে পদার্থ জোর হতে পারে যেহেতু এখানে কোনো লজিক্যাল কন্ট্রাডিকশন নেই কারণ এটি কোনো লজিক্যাল ব্যাপারে কথা বলছে না এবং এটি একটি র্যান্ডম বা জেনারেলাইজড স্টেটমেন্ট বা সার্বজনীন একটি স্টেটমেন্ট তাই আমরা ধরে নিতে পারি যে এটি ফিজিক্যাল রেফারেন্স বা এটি পদার্থগত উৎপত্তির দিকে নির্দেশ করছে তাই আমরা বলতে পারি যে তাদের এই প্রজনন সম্পর্কিত যে তাদের ধারণা বা এই আয়টি প্রজননকে নির্দেশ করছে এবং কোরআন বৈজ্ঞানিকভাবে ভুল এই এই ধারণাটি যে তাদের বদ্ধমূল এবং ভিত্তিহীন তা আজকে আমরা জানতে পারলাম এবং আমরা চেষ্টা করব যে কোরআনকে সঠিক এবং সুন্দর মন নিয়ে পড়ার এবং প্রশ্ন থাকলে তা তার তার মূলটা জানা এবং তা নির্মূল করার জন্য কোরআনে মিনিমাম অ্যানালাইসিসটা করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আমাদের সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিওতে আরও আপডেট পেতে চাইলে আমাদের আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ